খেয়ালে খোয়াবে ভরা নৌকো ভাসে যদি ভোরের তরিতে চড়ে কাল কেউ আসে যদি খেয়ালে খোয়াবে ভরা নৌকো ভাসে যদি ভোরের তরিতে চড়ে কাল কেউ আসে যদি মনের অলিগ কুয়াশা ভরা রাস্তা মাঝখানে কেন যে দাঁড়িয়ে প্রেম হাতুড়াস কে জানে ঘোয়াটে কুয়াশা ভরা রাস্তা মাঝখানে কেন যে দাঁড়িয়ে প্রেম হাতুড়াস কে জানে খুঁজেছি তোকে রাত বেড়াতে চলেনি আলো স্বপ্নে লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে মনের অলি গলি হয়ে কেন পালালি রাতেও মরিচিকা দেখছি একা একা দিয়েছে